সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা পৌঁছে গিয়েছি আপনাদের কাছে আমাদের নতুন ভিডিও নিয়ে আপনারা কি জানেন কি নিয়ে এত উত্তাল হয়ে আছে মিডিয়া পাড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের সেই হট টপিক হচ্ছে আমাদের নায়িকা অপু বিশ্বাস যিনি কিনা আমাদের সুপারস্টার শাকিব খানের স্ত্রী কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আমাদের সুপারস্টার খ্যাত শাকিব খানের ওয়াইফ অপু বিশ্বাস নাকি স্কুল ড্রেস পরে পুনে যাতায়াত শুরু করেছেন এবং তার অনুসন্ধানে যথারীতি নেমে গিয়েছিল আমাদের BD news three sixty team আমরা সেখান থেকে উত্থান করে নিয়ে এসেছি আসল কি তথ্য লুকিয়েছিল এই স্কুল ড্রেস পরার পেছনে এখন নতুন করে শোনা যাচ্ছে ডিজে পার্টিতে গিয়ে নাকি অপু বিশ্বাস তুল কালাম কাণ্ড করে ফিরেছেন জনগণের প্রশ্ন থাকতেই পারে অপু বিশ্বাস কেন এমন করছেন তিনি কি মানসিক রোগী হয়ে গিয়েছেন আর যদি মানসিক রোগী হয়ে গিয়ে থাকেন তার কেন সঠিক চিকিৎসা হচ্ছে না না দর্শক অপবিশ্বাস মানসিক রোগী হননি তাহলে কি হয়েছিল অপবিশ্বাসের সাথে এমনটি জানতে BD news three sixty team চলে গিয়েছিল অপবিশ্বাসের ধানমন্দির বাসায় সেখানে গিয়ে জানা যায় অপবিশ্বাস ঘুমোচ্ছেন এবং সেখানে প্রায় পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করার পর অপবিশ্বাস বিশ্বাস বিডি নিউজ থ্রি সিক্সটির সাথে কথা বলতে রাজি হন সাক্ষাৎকারকালে তিনি বিডি নিউজ থ্রি সিক্সটিকে জানান গত বুধবার তিনি তার ছেলে আব্রাহামকে বাসায় রেখে গিয়েছিলেন ডিজে পার্টিতে সেখানে তার ছোটবেলার কিছু বন্ধু আসার কথা ছিল আর সে কারণে তিনি ছিলেন খুব উচ্ছ্বসিত এবং উৎফুল্লিত বিকেল চারটার মাঝে তিনি পৌঁছে গিয়েছিলেন সে পার্টিতে গিয়ে যথারীতি তার বন্ধুদের সাথে তার দেখাও হয়েছিল কিন্তু দর্শক বিপত্তি ঘটে গিয়েছিল অন্য জায়গায় উপবিশ্বাস গোলাক্ষরেও জানতেন না তার জন্য এত বড় তুল কালাম অপেক্ষা করছিল কি হয়েছিল জানতে চান নিশ্চয়ই আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ দর্শক সেদিন ঘটে গিয়েছিল বিপত্তি করার ঘটনা ডিজে পার্টিতে বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর উপবিশ্বাস যখন তৃষ্ণার্ত হয়ে গিয়েছিলেন তিনি এক ওয়েটারের কাছে চেয়েছিলেন একটু সফট ড্রিঙ্কস যাকে বলে কোমল পানীয় এবং যখনই তিনি এই কোমল পানীয় পান করলেন তখন থেকে নাকি তার চোখের সামনে শাকিব খান ঘোরপাক খাচ্ছিল স্বামীকে চোখের সামনে দেখতে পেয়ে নাকি দিশেহারা হয়ে গিয়েছিলেন উপবিশ্বাস তিনি নাকি জড়িয়ে ধরেছিলেন কোন এক পুরুষকে যাকে নাকি শাকিব খানের মতো দেখতে দেখাচ্ছিল কিন্তু তিনি ছিলেন না শাকিব খান ছিলেন অন্য এক পুরুষ তারপরে হয়ে গেল যত তুল সবার চোখ পড়ে গেল আমার আমাদের সুপারস্টার শাকিব খানের দিকে উপবিশ্বাসের দিকে উপবিশ্বাস কাকে জড়িয়ে ধরে আছেন এবং তাকে জোর করেও ছাড়ানো যাচ্ছে না তার কাছ থেকে সাথে সাথেই বিনোদন সাংবাদিকরা তুলে নিলেন সেই জটিল মুহূর্তের ছবি যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং বিনোদন পাড়ায় শোরগোল তৈরি করে ফেললো এখন প্রশ্ন হচ্ছে কি মেশানো ছিল সেই কোমল পানীয়তে যা খেয়ে অপু বিশ্বাসের চোখের সামনে শুধু শাকিব খান ঘোরপাক খাচ্ছিল এবং বাসায় ফিরে নাকি টানা বারো ঘন্টা তিনি ঘুমিয়েছেন এখনো নাকি তার সেই ঘুমের রেশ কেটে যায়নি যখন তখন ঘুমিয়ে পড়ছেন তিনি কোন সে দুর্ধর্ষ চক্র কাজ করছে অপু বিশ্বাসের পেছনে কে এবার লেলিয়ে দিচ্ছে তাদেরকে জনমনে এই প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক নাম প্রকাশে অনিচ্ছুক সেদিন ডিজে পার্টিতে উপস্থিত থাকা অপু বিশ্বাসের এক ছোটবেলার বন্ধুর কাছ থেকে আমরা জানতে পারি অপু বিশ্বাস প্রথমে খুব সুস্থ স্বাভাবিকভাবে তাদের সাথে নাচ করছিলেন গল্প করছিলেন মেয়েতেও উঠেছিলেন ফুর্তিতে কিন্তু হঠাৎ কি হয়ে গেল কে বা এর জন্য দায়ী অপবিশ্বাস কেন এরকম করে অন্য এক পুরুষকে জড়িয়ে ধরে আর ছাড়তে চাচ্ছিলেন না কেন মনে হচ্ছিল তিনি শাকিব খান সাক্ষাৎকারকালে তিনিও দাবি করেন অপু বিশ্বাসের পিছনে কোনো দুর্ধর্ষ চক্র কাজ করছেন যিনি অপু বিশ্বাসের সুনাম নষ্ট করতে চান বা আপনারা জেনে থাকবেন ইতোমধ্যে অপু বিশ্বাস আবার তার সৌন্দর্য এবং দেহের চর্চা করতে শুরু করে দিয়েছেন তিনি নিয়মিত তিন থেকে চার ঘন্টা কাটাচ্ছেন ধানমন্ডির এক স্বনামধন্য জিমে মেকআপ করিয়ে নিচ্ছেন জাহিদ খানের কাছ থেকে দৈনিক পাঁচটা থেকে ছয়টা ফেসিয়াল করাচ্ছেন ইয়োগা করছেন বডি মাসাজ করাচ্ছেন হয়তো তিনি তার যৌবন ফিরে পেতে চাচ্ছেন এবং ফিরে পেতে চাচ্ছেন তার হারিয়ে যাওয়া স্বামী আমাদের সুপারস্টার শাকিব খানকে কি হয়েছিল সেদিন ডিজে পার্টিতে অপু বিশ্বাসের সাথে কি মেশানো ছিল অপু বিশ্বাসের সেই কোমল পানীয়তে এর পেছনে এখনো তদন্ত চলছে পরবর্তী তথ্য জানিয়ে আপনাদের কাছে আমরা চলে আসবো আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গেই থাকুন আর সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বিডি নিউজ থ্রি সিক্সটিকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন যে কোনো পরামর্শ জানিয়ে কমেন্ট করুন আমাদের ভিডিওতে বিনোদন পাড়ায় ঘটে যাওয়া সকল চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসবো আমরা BD news three sixty team মনে রাখবেন বিডি নিউজ থ্রি সিক্সটি সবসময় রয়েছে আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে